بسم الله الرحمن الرحيم আসসালাতু আসসালামু আলা রসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আজকের আলোচ্য বিষয় রাগ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে রাগ করেনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম একদা সাহাবি রদি আল্লাহকে জিজ্ঞাসা করছে যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে রাগ করেনি সাহাবা রদি আল্লাহরা এক বাক্য দিচ্ছেন যে না আল্লাহ রসুল এমন কোনো ব্যক্তি নেই যে কখনো রাগ করে নাই তো রাগ হচ্ছে এমন একটি বিষয় যে রাগের কারণে মানুষের ভালো সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে বা হয়ে যায় এমনকি রাগ হচ্ছে এমন একটি ভাইরাস যে মানুষের মধ্যে যদি রাগ চলে আসে তারপরে পারিবারিক জীবনও ধ্বংস হয়ে যায় অনেক ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন আসে যে আমি আমার রাগের কারণে স্ত্রীকে তালাক দিয়েছি মানে রাগ যখনই মানুষের মধ্যে চলে আসে ঠিক সেই সীমাতেই সে একটা অহেতুক একটা সিদ্ধান্ত নেয় কেননা রাগ যখন তার মধ্যে বিরাজ করে সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না রাগের কারণে একটা পরিবার জীবন ধ্বংস হতে পারে একটা রাষ্ট্র ধ্বংস হতে পারে সমাজ ধ্বংস হতে পারে এবং রাগ যে প্রত্যেকটা মানুষের আছে এটা মানুষের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য একটা অংশ এটা সকলে আমরা জানি তারপর আমরা রাগ অতিরিক্ত রাগ আমরা করি রাগ প্রকাশ আমরা বিভিন্নভাবে করে থাকি যেমন কারো যদি রাগ হয়ে যায় আমাদের বাড়ির নিজের সম্পত্তিকে আমরা ধ্বংস করি কেমনভাবে ছোট্ট বাচ্চা ছেলে রাগ হয়েছে বা কোনো বড় মানুষের রাগ হয়েছে সঙ্গে সঙ্গে বাড়ির একটা টিভিকে তুলে ফেলে দিল ভেঙে ফেললো বা মোবাইলটাকে ভেঙে ফেলে মানে রাগ কখনো মানুষের কল্যাণ ডেকে আনে না রাগ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে ধ্বংসের দিকে নিমজ্জিত করে তাই রাগ নিয়ে বিশ্বরবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি অনেক কথা বলেছেন আপনাদের সঙ্গে কিছু আমরা শেয়ার করব তবে একটা কথা মনে রাখবেন যে রেগে গেল সে হেরে গেল এমন অনেক প্রবাদ বাক্য সমাজে প্রচলিত আছে তাই রাগ জিনিসটাকে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করা উচিত বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটি হাদিস এসেছে তাবরানি মুজাবুল কাবিরে হাদিস তোমার দু হাজার সাতশো ছেচল্লিশ আলোচনা বলছে সমস্ত অনিষ্টের মূল কারণ হচ্ছে রাগ তথা ক্রোধ যে ক্রোধ দমন করতে পারবে সমস্ত অনিষ্ট থেকে সে অবশ্যই নিঃসন্দেহে বেঁচে যাবে তো আমরা এগুলো জানা বোঝার পরে আমরা অনেক ক্ষেত্রে রাগান্বিত হয়ে যায় অতিরিক্ত রাগান্বিত হয়ে যায় রাগকে আমরা প্রকাশও অতিরিক্ত আমরা করে ফেলি তো রাগ হচ্ছে সমস্ত অন্যায় সমস্ত ধ্বংসের এবং আপনি আপনার সফলতার পেছনে যে একটি ভাইরাস কাজ করে সেটা হচ্ছে অতিরিক্ত রাগের কারণে রাগজন মানুষের আছে রাগ কিন্তু পশু পাখি তাদের কিন্তু রাগ আছে তারা কিন্তু রাগান্বিত অবস্থায় হয় তাই প্রত্যেকটা প্রাণীর মধ্যে রাগ নামক এই ভাইরাস এটা আছে তাই রাগকে নিয়ন্ত্রণ করা এটা আমাদের অতীব জরুরি কেননা রাগের কারণে অন্য মানুষ মানুষের কোনো ক্ষতি হোক চাই না হোক এটা আপনার জীবনকে একদম নিঃশেষ করে দিবে এমনটা প্রমাণ অসংখ্য আছে একদম পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাগের কারণে এটা ধ্বংসের দিকে পতিত হয় আসেন রাগ প্রসঙ্গে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি কি কি বলেছেন আমরা সেই কথা আপনাদের সামনে কিছু শেয়ার করব একজন সাহাবি রদাহ আল্লাহ সে বলছে যে আল্লাহ রসুল আমার কিছু ভালো আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে জান্নাত যেতে পারবো আল্লাহ সেই সাহাবা রদাহকে তিনি বললেন যে তুমি রাগ করো না এরপর ওই সাহাবি রদাহ আল্লাহ রসুলকে আবার জিজ্ঞেস হচ্ছে তারপরে কি করবো আল্লাহ দ্বিতীয়বারের মতো বলছেন যে তুমি রাগ করো না আশ্চর্য তৃতীয়বার ওই একই সাবি বলছে আল্লাহ এরপরে কি করবো আল্লাহ বলছে যে তুমি রাগ করো না এই হাদিসটা বড় নাচে সেই বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো ষোলো মানে আল্লাহ বারবার তাকে পরামর্শ দিচ্ছে যে তুমি রাগ করো না রাগ করো না মানে রাগ মানে যদি না করে রাগ থেকে যে দূরে থাকে ক্রোধ যদি দমন করতে পারে এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত বিশ্বনবী এমনটাই বোঝাতে চাইছে সেই বুখারি অপর একটি হাদিস এসেছে হাদিস নাম্বার ছয় হাজার একশো এগারো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন বীর বা যোদ্ধা বা বলবান ব্যক্তি সে নয় যে তার যুদ্ধের ময়দানে বা তার শত্রুকে প্রতিহত করার জন্য অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে এই ব্যক্তি সে মূলত বীর নয় বীর তো সেই ব্যক্তি যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় নিজের ক্রোধ নিজের রাগকে দমন করে দেয় এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বীর মানে এখানে বিশ্বনবী মোহাম্মদ মানে নিজের নাফসকে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রিন্সিপাল মেসেজ তিনি দিয়েছেন যে একজন ব্যক্তি রাগান্বিত অবস্থায় একজনকে হত্যা করে দিয়েছে ব্যক্তি কখনো বীর নয় বীর তো সেই ব্যক্তি যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় নিজেকে মানে এই রাগকে দমন দমন করেছে নিজের রাগকে দমন করছে এই ব্যক্তি বিশ্বনবীর ভাষাতে তিনি বলছেন এই ব্যক্তি হচ্ছে বীর এই প্রসঙ্গে একাধিক হাদিস আমরা দেখতে পাই যে বিশ্বনবী মোহাম্মদ বারবার বলছেন একজন সাহাবিকে যে রাগ করো না রাগ করো না এটাই মানে একটাই কারণ কারণ রাগের কারণে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এমন কিছু হাদিস এসেছে যে আল্লাহ সুবহান তালা কিয়ামতের মাঠে বেশ কিছু বান্দাদেরকে ডেকে বের করবেন যারা কখনো নিজের রাগ এসেছে কিন্তু রাগকে দমন করেছে হাদিস এসেছে সুনান আবু দাউদ হাদিস চার হাজার সাতশো 4777 উত্তর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে কোন ব্যক্তি প্রতিশোধ নেওয়ার মতো সামর্থ্য আছে শক্তি আছে তারপরে সে প্রতিশোধ নেয় নাই তারপরে সে প্রতিশোধ নেয় নাই এই ব্যক্তিকে কেমতের মাঠে আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে আলাদা হয়ে ডাকবেন এবং জান্নাতের মধ্যে বেশ কিছু হুরের সঙ্গে সাক্ষাৎ করাবে এবং বলা হবে যে তোমার যাকে পছন্দ তুমি তাকে নাও মানে রাগ থেকে যদি বিরত থাকা যায় তাহলে আল্লাহ সুবাহ ওই ব্যক্তি পরে সন্তুষ্ট হয়ে কেমতের মাঠে তাকে আলাদাভাবে খাস ডাকবে এবং ডাকার পরে তাকে একটা হুর দেওয়া হবে এ প্রসঙ্গে সুরান আবুদাউদে হাদিসটা বিদ্যমান রাগ প্রসঙ্গে একাধিক বর্ণনা হাদিসে আসছে বারবার যে রাগ একমাত্রই নিয়ন্ত্রণ যে ব্যক্তি করবে সে হচ্ছে মুমিন বা তাকে সর্বাধিক মুত্তাকি হিসেবে ঘোষণা করা হয়েছে সুরা ইমরান শর্মা তিন আয়াত নম্বর চৌত্রিশ এবং সুরা সুরা আয়াত নম্বর সতেরোতে আল্লাহ সাল্লাম মুমিনদের বৈশিষ্ট্য করতে গিয়ে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তোমরা সচ্ছল অসচ্ছল অবস্থায় তোমরা দান করো এবং ক্রোধ তথা রাগকে রাগকে দমন করো মানে রাগ দমন করা এটা মুমিনের একটি সিফাত কারণ রাগ থেকেই সমস্ত রকমের অনিষ্ট সমস্ত রকমের খারাপ সিদ্ধান্ত সমস্ত কিছু সৃষ্টি হয় তাই রাগকে দমন করা ও তীব্র আমাদের জরুরি এ ব্যাপারে আবাকর একটা ঘটনা পাওয়া যায় হাসান সনদে যে আবু আকর রাদিয়াল্লাহু তাআলা কোনো এক সময়তে বেশ কিছু কাফের যারা আছে তারা নির্মমভাবে অত্যাচার করছে তাকে শারীরিক এবং মানসিক দিক থেকে অত্যাচার করছে আর বিশ্বনবী দূর থেকে আবাক্কা রদালকে যে অত্যাচার করছে কাফের মুশরিকরা আবাক্কা রদালু তিনি কাতর অবস্থায় পড়ে আছেন আর আল্লাহ রসুলের দিকে আবাক্কা তাকিয়েছেন আর আল্লাহ রসুল আবাক্কা রদালু দিকে তাকিয়েছেন বিশ্বনবী সেই সময় তিনি একদম নিশ্চুপ বসে আছেন আর তিনি মুসকি মুসকি হাসি দিচ্ছেন আবাক্কা রদালু অনেকক্ষণ তাদের এই মানে দেখে দেখে যখন তার তার ভিতরে ক্রোধ জমে গেছে রাগ জমে গেছে বিশ্ব নবীও কিছু বলে না আর অবকরদুল্লাহ তিনি কিছু বলছেন না হঠাৎই তিনি রাগান্বিত হয়ে কাফেরদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে উঠলেন আর যখনই প্রতিবাদ করে উঠেছেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার স্থান পরিত্যাগ করে মনটাকে ভারী করে একটু মুখটাকে বাঁকিয়ে তিনি সঙ্গে সঙ্গে স্থান থেকে চলে যাচ্ছেন পরবর্তী সময়তে আবাক্কর রদালতালাহুর সঙ্গে আল্লাহ যখন সাক্ষাৎ হয় আবাক্কর রদালতালাহু তখন জিজ্ঞাসা করছে ইয়া আপনি দেখলেন যে কাফের আমাকে কিভাবে অত্যাচার করছিল আপনি সেই সময় বসে বসে আপনি হাসছিলেন আপনি মিচকি মিচকি মুচকি মুচকি আপনি হাসছিলেন আপনি আমার কেমন বন্ধু কেমন দোস্ত যে আমার উপর অত্যাচার হচ্ছে আপনি হাসছিলেন কিন্তু আমি যখনই প্রতিবাদ করতে শুরু করলাম আপনি সঙ্গে সঙ্গে জায়গা পরিত্যাগ করে দিলেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সঙ্গে সঙ্গে আবাক্কর রদালতালাহুকে বলছে তুমি যখন কাফেরা যখন তোমাকে অত্যাচার করছিল তুমি যখন সহ্য করছিলে তোমার রাগকে দমন করছিলে কোনো কথা বলছিলে না ধৈর্য ধারণ করছিলে সেই সময় আসমান থেকে অনেকজন ফেরেস্তা তোমার পক্ষ থেকে এই কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদ করছিল কিন্তু তুমি অবাক্কার যখন মুখ খুলেছিলে সঙ্গে সঙ্গে ফেরেস্তা ওখান থেকে চলে যায় তারা প্রতিবাদ করা বন্ধ করে দেয় এই জন্য আমি আল্লাহ রসুল আমি সেখান থেকে স্থান পরিত্যাগ করে চলে আসি যখন অবাক্কর এই কথা বললেন তার মানে বোঝা যায় যে রাগ দমন করার করার সময় আপনি জানছেন প্রতিবাদ করার সামর্থ্য আছে আপনাকে কেউ অত্যাচার করছে শারীরিক দিক থেকে হোক মানসিক দিক থেকে কিন্তু আপনি এই ধৈর্য ধারণ করছেন প্রতিবাদ করছেন না আপনার পক্ষ থেকে ফেরেস্তা মন্ডলীরা প্রতিবাদ করে এবং আপনার পরে যে অত্যাচার হয় ফেরেস্তা মন্ডলীরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে আরেকটি বর্ণনা আছে সুনান আবু দাউদে হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একদা যুদ্ধের ময়দানে একজন কাফেরকে মানে কাফেরের সঙ্গে লড়াই চলছে লড়াই চলতে চলতে চলতে এমত পরিস্থিতি আলী বিন ওই একটা কাফেরকে একদম নিচে একদম শুয়ে দিয়েছে একদম নিচে শুয়ে দিয়েছে তারপরে কাফেরের বুকের উপরে উঠে বসে আছে তারপর তাকে হত্যা করবে পরিস্থিতিতে ওই কাফের ব্যক্তি আলী বিন আবি আনুর মুখে থুতু নিক্ষেপ করেছে আর যখনই থুতু নিক্ষেপ করেছে আলী বিন আবি তিনি আর রাগান্বিত হয়ে গেছে মুখে থুতু যখনই ফেলেছে হজরত আলীর মুখে সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেছে রাগান্বিত হওয়ার পরে সে সঙ্গে সঙ্গে কাফেরটাকে ছেড়ে দিয়ে সে চলে যাচ্ছে যাচ্ছে তারপর ওই কাফের যখন জিজ্ঞাসা করছে এই ঘটনাটি তখন আলিবিন আবি তলেব রদিয়াল তাকে বলছে যে তোমার সঙ্গে আমি যুদ্ধ করছিলাম তোমাকে আমি হত্যা করার জন্য দৃঢ় সংকল্প নিয়েছিলাম কিন্তু তোমাকে আমি না মেরে চলাফলাম এর জন্য কারণ যুদ্ধের ময়দানে তোমাকে মারছিলাম এটা ঠিক ছিল কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিয়েছো তখন আমার রাগ হয়ে গেছে ব্যক্তিগত কারণে যে তুমি ওকে থুতু দিয়েছো এর জন্য আমার বেশি অতিরিক্ত রাগ হয়েছে কিন্তু তোমাকে এই যেহেতু তখন যে তোমাকে আমি মেরে ফেলতাম বা হত্যা করতাম তাহলে আমার ব্যক্তিগত শত্রু শত্রুতার কারণে তোমাকে হত্যা করা হতো কেমতের মাঠে আমল্লা সুবাহ আমাকে এ বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করত যে আমি নিজের রাগের কারণে রাগকে দমন না করে তোমাকে হত্যা করেছি তোমাকে অস্ত্র ধারণ করেছি এই জন্য মানে আল্লাহ সুন্দর কাছে আমাকে জিজ্ঞাসিত হতে হবে তার জন্য আলিবিন আবি তলেব রদুল্লাহ ওই ব্যক্তিকে না মেরে সঙ্গে চলে এসছে কেন ব্যক্তিগত রাগ চলে এসেছিল ব্যক্তিগত আক্রোশ চলে এসেছিল তো সার্বিকভাবে যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দিনই বিষয়ে আলোচনা করছি দিনই বিষয়ে ইকতলাফ হচ্ছে আমাদের মধ্যে একজন আলেমের সঙ্গে আরেকজন আলেমের ইকতলাফ হচ্ছে তো দিনই বিষয়ে ইকতলাফ হতে হতে আমরা তাদের ব্যক্তিগত আক্রমণ করে থাকি এই হাদিস প্রমাণ করে ব্যক্তিগত আক্রমণ করলে কিয়ামতের মাঠে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে দিনই বিষয়ে ইকতলাফ যদি হয় তাকে গালি নয় দিনই বিষয়ে শুধরে দিতে হবে কিন্তু দিনই বিষয় থেকে দুনিয়াবী বিষয় ব্যক্তিত্ব জীবনে আক্রমণ করা এটা ইসলাম কখনোই সমর্থন করে না তাই সংক্ষিপ্ত পরিসরে কথাই বলি যে রাগ মানুষ জাতিকে তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জায়গাতে একটা কালো ছায়া ফেলে দেয় তাই এই রাগ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যেমনটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে আল্লাহ সুবহানাহু কাছে এই দোয়াই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাগ দমন করা আমাদেরকে আমাদের নফসকে পরিবর্তন করা এবং রাগ দমন করা আমাদেরকে এমন অন্তর তুমি দাও আল্লাহুম্মা আমিন অনেকের প্রশ্ন আসতে পারে যে যখন আমরা এত কিছু চেষ্টা করছি রাগ না করার অনেক চেষ্টা করছি রাগ না করার কিন্তু যদি রাগান্বিত হয়ে যায় ক্রোধ যদি আমাদের অন্তরে চলে আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি যে এ বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বেশ কিছু নির্দেশ দিয়েছে একটা হাদিস এসেছে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো চুরাশি আল্লাহ নাসরুদ্দিন আলবানী রহমহল্লা হাদিসটাকে জৈব বলেছে তবে হাফেজ জুবার আলী জাই এই হাদিসটাকে হাসান বলেছে তো এই হাদিসের অংশ বিশেষ এমনটি যে আল্লাহ রসুল বলছে যে রাগ আসে রাগ হচ্ছে শয়তানের একটা অংশ মানে, মানে এই রাগের সম্পূর্ণ হচ্ছে শয়তানের থেকে তার জন্য বলেছে যে তোমাদের রাগ হয় তাহলে তোমরা করো এই হাদিসটা নিয়ে আছে যে রাগ যে শয়তানের তরফ থেকে আসে হাফেজ আলী রহমাল্লাহ হাসান বলেছে আলবার রহমাল্লাহ এটাকে জেব বলেছে তারপরেও রাগ যদি হয় সেক্ষেত্রে বলছে তোমরা অজু করো কেননা রাগ এটা শয়তান থেকে সৃষ্টি হয় শয়তান আগুন থেকে তৈরি তাই এই আগুনকে নেভানোর জন্য জরুরি হচ্ছে অজু করে পানি দিয়ে তাকে নিভিয়ে দেওয়া এই বর্ণনাটা পাওয়া যায় আরো বেশ কিছু বর্ণনা আছে যখন আপনার রাগ হবে সুনান আবু দাউদের একটি সহি বুখারীর একটা হাদিস আছে 6048 নম্বর হাদিস 6048 নম্বর হাদিস আলোচনা বলছে যখন মানে তুমি মানে রাগান্বিত হয়ে পড়বে সেই সময়তে শয়তান মানে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া প্রার্থনা করতে হবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পাঠ করতে হবে এখান থেকে আল্লাহ কাছে মানে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় নম্বর কাজ যে যখন রাগ হবে এমত অবস্থায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন সুনান আবু দাউদ হাদিস নম্বর চার আল্লাহ বলেছে যদি দাঁড়িয়ে থাকো এমতো পরিস্থিতি তুমি বসে পড়ো আর যদি বসে পড়ো তাহলে এমতো অবস্থায় তুমি শুয়ে পড়ো মানে রাগ যদি হয় দাঁড়িয়ে থাকলে বসতে হবে বসা যদি রাগ উঠে পড়ে তাহলে শুয়ে পড়তে হবে এমনটা বর্ণনা অনেক জায়গাতে পাওয়া যায় অনেক ওলেমা মাসাইক তারাও বলেছে যদি মানুষের মধ্যে রাগ চলে আসে আর রাগকে দমন করার জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে এটা যে মাটিতে চলাচল করতে হবে মানুষ হচ্ছে মাটির সৃষ্টি তাই মাটিতে যদি চলাচল করে তার রাগ বা ক্রোধ এটা দমন হতে পারে এমন একটি বর্ণনা পাওয়া যায় সহি বুখারি এবং আবুদাদের হাদিসে যে আলী বিন আবি তালেব রদিল্লাহ তালা আনুর সঙ্গে ফাতেমা রদিল্লাহ তালা আনহার একটা মত মানে মত ভিন্নতার কারণে একটি সংসারে অশান্তি হয়েছিল এই জন্য আলী বিন আবি তালেব রদিল্লাহ তালাহনু তিনি মসজিদের মাটিতে গিয়ে তিনি গড়াবড়ি পারছিলেন মসজিদের মাটি থেকে গড়াগড়ি পারছিলেন তাই রাগ যদি উঠে পড়ে অতিরিক্ত তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা যে আউজবিল্লা পাঠ করা দুই নম্বর যদি রাগ অতিরিক্ত হয়ে যায় তাহলে দাঁড়িয়ে থাকলে বসতে হবে বসে থাকলে শুয়ে পড়তে হবে অথবা মাটিতে চলাচল করতে হবে আর ইকতলাফ থাকলেও উজু করার বর্ণনাটা আসে তো সার্বিক পর্যায়ে আলোচনার কাছে দেওয়া প্রার্থনা আলোচনাতে রাগ দমন করা তৌফিক দান করো আর রাগ এটা একদম মানুষের ক্ষতি বই আনে কখনো কল্যাণ বা উপকার বই আনতে পারে না রাগের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে মানে নিজের জীবনের সব পর্যায়ে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আমরা রাগ করি আর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে রাগ তার নেই তবে রাগ যে দমন করে বিশ্বনবী মোহাম্মদ সেই ব্যক্তিকে বলছে সবচেয়ে বড় বীর আল্লাহ সুমতাল আমাদেরকে রাগ দমন করা তৌফিক দান করো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু